আমার মন তোর এসেছে তোর আশকার তোকে বলবো ভালো কিছু অল্প কথা তুই সঙ্গে ছড়িয়ে ছিলি গল্প কথা শহর জুড়ে সোনার অন্তরে ভিজে খুঁজবো সুখের ঠিকানা আধো